প্রিয় নবী মায়া নবী রহমতে আলম তোমার জন্য কাবে আমার পাগল পারাম প্রিয় নবী মায়া নবী রহমতে জীবনে

আমার মন কাঁদে আমার প্রাণ কাঁদে কোথায় গেলে পাবো প্রিয় না বিজিকে তুমি ছিলে মায়া মেনার নয়নের মনি উভয় জাহানে ছিলে শিরোমণি তুমি ছিলে মায়া